কাজ করছে পর্যন্ত কে কাজ করছে ডলারের তিনটা পর্যন্ত দেড় ডলারের কাজ হচ্ছে দেড় ডলারের কাজ হ্যাঁ। আপনার হচ্ছে নেটের লাইন ভালো হওয়া লাগবে এবং মাথা খাটানোর ক্ষমতা ভালো থাকা লাগবে তাহলে দ্রুত কাজ করা যাবে মাইক্রো ওয়ার্কারের মতো যে সাইটগুলো আছে ওখানে কাজ দেয়াই থাকে ওরা ইনস্ট্রাকশন দেয়াই থাকে আমি হইতে আমার কাজ দিয়ে ধরলাম যে এই জায়গার যে রেজিস্ট্রেশন করে আমাকে লাইক দিবেন যতগুলো আমার পোস্ট আছে সবগুলো লাইক দিয়ে আসবে ওই তো ওয়ার্কার জবের মতো জি না ব্যাপারটা হচ্ছে কি মনে করে আমি একটা গুগল ব্লগ অ্যাকাউন্ট খুলছি আমার অ্যাকাউন্টে কেউ আসে না সাইটে কেউ আসে না ভিজিটর রেজিস্ট্রেশন হ্যাঁ, করতে এটা রেজিস্ট্রেশনটা ফ্রি দেন হয় কি ওখানে ফেসবুকের একটা করে পেজ আসবে আপনি হচ্ছে কি আপনার একটা ফেসবুক পেজের লিঙ্ক দেবেন যে কোনো পেজের লিঙ্ক দিলেন একটা করে পেজ আসবে ওখানে লাইক দেওয়া লাগবে এখন লাইক দিলে হবে কি ওখানে ওর পেজে লাইক দিবেন আপনার পেজে একটা করে লাইক পড়ে যাবে না আপনি একটা কাস্টমারের দিচ্ছেন যে আমি দশ হাজার তোমার লাইক দিয়ে দেবো পেজে যে আমি তার জন্য তোমার থেকে পঞ্চাশ ডলার নেবো বা দশ ডলার নেবো ঠিক আছে ঠিক আছে আমি এক লক্ষ দেব হ্যাঁ এক লক্ষ তোমাকে লাইক দিয়ে আছে হয়েছে কি ওখানে একটা টুলস আছে সেই টুলসের দাম হচ্ছে প্রায় উনষাট ডলার এখন উনষাট ডলারটা যদি আমি টুলস কিনি টুলস কেনার পর আমার লাইক দিতে হয় না আমি বলে দিই দশ হাজার বা এক লক্ষ লাইক লিখে দিলাম লিখে দিয়ে আমি ঘুম পারলাম অটোমেটিক ও যেটা আসবে সেগুলো অটোমেটিক লাইক করে দেবে আমার পেজে অটোমেটিক একটা লাইক মানে হ্যাঁ, করে তারপরে টুলসটা যদি একবার কেনেন তাহলে সারা জীবন আপনি ওইভাবে ঘুমে ঘুমে টাকা আয় করবেন এ ধরনের আরো অনেক সাইড আছে এইভাবে টাকা কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি আপনার অনেক হয়ে গেল অনেক টাকা হয়ে গেল এক সময় যা দেখা যাচ্ছে আপনি যে গুলো দিচ্ছেন একবারে দশ হাজার বিশ হাজার দিলেন না ওটা সময় নাই তো সময় লাগে আপনি তো ঘুমাচ্ছেন সমস্যা নেই কিন্তু সময় লাগলো দেখা গেল যে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরে লাইক জিরো হয়ে গেল মানে ফেসবুক ওটা প্ল্যানটি দিছে ফেসবুক বুঝতে পারছে এটা কোনো সফটওয়্যার দেওয়া হচ্ছে তার মানে অত বেশি করে দেওয়া হবে না খুব জোর পাঁচশো করে দেওয়া ছোট ছোট ছোট ছোট ছোট ছোট দিয়ে এরকম হয় আচ্ছা যাই হোক দেখেন এবার দেখেন না না আগে কাজ শেখেন এরকম আরো বহু সাইট আছে থেকে বেশি গেলে এই কাজ কাজ ওটাকে ইয়ে করতে হবে কিছুই করতে হবে না ওইটা খালি লাইক দিতে হবে লাইক দাও কি হ্যাঁ হ্যাঁ সহজে ছেড়ে দেখতে চাইলাম যে কে কে খুব সহজে আয় করতে চায় খুব সহজে আয় করতে চায় খুব সহজে আয় করাতে সবচেয়ে বেশি হ্যাঁ। রিক্স সারাদিন সারা রাত কাজ করার পরে আপনি টাকা পাচ্ছেন না রিক্স না এটা শুধু দেখায়নি দেখেন তারপরে টাইপ টুলসটা সিলেক্ট করলাম টেক্সট টুলস টাইপ না তো টেক্সট টুলস বা এখানে টাইপ টুলি টাইপ টুলি বলা আছে টাইপ টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এই পাথের ওপরে যখন কার্সার নিয়ে যাবো দেখেন কীরকম হয় এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি লিখি এই লেখাটা আমার পাথ বরাবর হবে আমি যেভাবেই পাথ নেব এই লেখাটা মানে সেভাবেই কাজ করবে আমি হচ্ছে গিয়ে পাথ নেই আবার একটু dynamic part network. আমি ডাইনামিক পাথ নিলাম আবার টাইপ টুলস নিলাম পেন টুলের কাজ করে দেখি পেন টুল মাথা ঘুরে দেয় তাই না কাজটা আমার খুব সুন্দর সুন্দর করে একটা শেপ দিলাম হ্যালো এখন পেন তুলে দেন শুধু লেখাটা রাখেন সেটা হবে না এটাকে আমি একটু বড় করে দেই হয়নি এখন দেখেন এখানে হচ্ছে গিয়ে আরেকটা লিখে এলো ডাব্লু হ্যালো মানান এটা হ্যালো ভালো বানান স্যার এই সি ডাব্লিউ ও ও পর্যন্ত ডাব্লিউ নাই না না না আচ্ছা তাহলে এই পর্যন্ত নিয়ে এটাকে বড় করি বড় করি বড় করি তাই তো একটা যে এলোমেলো লেখা দিলাম এখানে হ্যালো এর নিচে কোনো পেন টুল নাই করিনি তো জাস্ট মুভ টু সিলেক্ট করছি হ্যাঁ, পেন টু সেমনি চলে গেছে পেন টু পেনের ওই পাত ওটাকে পাত বলা হয় পাতে যা আছে এখানে পাত নিছি না পাত আছে কিন্তু দুইটা পাত এই পাতটা দরকার নাই আবার এই পাথে যখন সিলেক্ট করবো এই পাতটা দেখা যাবে এটা হচ্ছে পাত একটা শেপ আর পাথের মধ্যে পার্থক্য দেখাইছিলাম আচ্ছা শেপ শেপটা রাস্টার ডিজাইনের ক্ষেত্রে কাজে লাগে আর এরকম পাত তৈরির ক্ষেত্রে কাজে লাগে আর শেপটা ভেক্টর ডিজাইন তৈরি করে হ্যাঁ পেন টুলসের এই দক্ষ হতে হবে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করার মূল জায়গা হচ্ছে পেন টুলস পেইন্ট টুলসে দক্ষ না হতে পারলে তাহলে আর লাভ নাই আমি সার্চেনের আমি একটা মানে শেপ দেখি ওটা কপি করতেছে ওর এখন এটাতে তো যে কোনো স্টাইল দেওয়া যায় তাই না কাজ হয় আবার দেখেন কি কাজ করা যায় সুন্দর কাজ ডিলিট করে দেয় এই লেখাটা ডিলিট করে দেয় লেখাটা ডিলিট করে দিলাম আচ্ছা ডিলিট করে দিয়ে আমি করি কি যে শেপ নেই এবার শেপ টুলস আছে না শেপ টুলস নিয়ে আমি শেপ নিলাম রাউন্ড একটা শেপ নিলাম নেওয়ার পরে আমি করি কি অর্ধেক শেপ ডিলিট করে দেই ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে আগে সিলেক্ট করে নেই অ্যাঙ্কারগুলা সিলেক্ট নিয়ে ডিলিট করে দেয় তাহলে অর্ধেক ডিলিট হয়ে গেল না সেখানে অর্ধেক ডিলিট হয়ে গেল এখন দেখি যে পাথে গিয়ে দেখি কি হয়েছে ঘটনা কি এই যে অর্ধেক পাথ এখানে আছে শেপ নিলেও কিন্তু অটোমেটিক একটা পাথ তৈরি হয়ে থাকে আমি যদি শেপের লেয়ারটা ডিলিটও করে দিই তাও দেখবেন যে ডিলিট করে দিলে এখান থেকে চলে যায় আচ্ছা গেল সমস্যা নেই এটা তো আমরা স্টক নাই করে দিতে পারতেছি স্টক নাই করে দিলে এখানে শুধুমাত্র পাটটাই থাকতেছে দেখা যাচ্ছে এখন এখানে টি নেই ওয়ার্ডে আপনারা এই সিলেক্ট দিয়ে এরকম আসে এখন সাইজ করতেছি সাইজ করে কিভাবে control shift less than greater than দিয়ে সাইজ ছোট করা হয় লেস দেন গেটার দেন ছোটো বড় হয় আমি এখানে যে কোনো দিয়ে এখানে আমি লিখতে পারি বোঝা গেছে যে কোনো শেপে যে কোনো ইয়েতে আমরা এইভাবে লেখালেখি করতে পারি তারপরে আপনারা এই টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন কোথায় থেকে এখান থেকে কিংবা কিংবা আপনারা এইরকম করে যে কোনো কাজ করা যায় আমাদের অনেক সময় বিভিন্ন শেপে লেখা দিতে হয় সেক্ষেত্রে দেখবেন বিভিন্ন জায়গায় এরকম লেখা আছে এইভাবেই আমরা সাধারণত লেখাগুলো দিয়ে থাকি পেন টুলস কিংবা শেপ নিয়ে কাজ করতে হয় শেপের ভিতরে তো বহু শেপ আছে কাস্টম শেপ আছে না অনেক এখান থেকে কাস্টম শেপ নিয়ে সেগুলোর থেকে নিয়েও তো কাজ করতে পারি আমরা যেভাবে ডিজাইন করতে পারি যে কোনো শার্ট নিতে পারি এখান থেকে আচ্ছা এখান থেকে একটা শেপ নিয়ে কাজ করি এই যে এখান থেকে এই শেপটা নিলাম নিয়ে এখানে একটা দিলাম ঠিক আছে দেওয়ার পরে যদি আমরা যদি কারসারটা নেই নিয়ে যদি ক্লিক করি এখানে এইখান থেকে স্টার্ট পয়েন্ট হলো যেখানে ক্লিক করি সেখান থেকে স্টার্ট পয়েন্ট সেই কালার সে ডিলিট হয় ডিলিট শুধু লেখাটা আছে এখান থেকে আমরা যদি ডিলিট করে ডিলিট শুধু লেখাটা এখন এই পার্টটা ধরে রাখছে এখন দেখেন এখন বিষয়টা দেখেন এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন দেখার পরে প্র্যাকটিস করেন দেখেন যদি আমরা কন্ট্রোল চাপি যে জায়গায় স্টার্ট করছিলাম সেই জায়গাটাকে আমরা নাড়াইতে পারি এক স্টার্টের পয়েন্টটাকে আমরা নাড়াচাড়া করতে পারি দেখেন আর আরেকটা দেখেন কন্ট্রোল চাপার পরে এটাকে আমরা লেখাটাকে ভিতর দিকেও নিতে পারি আবার বাহির দিকেও নিতে পারি এটা স্টার্ট পয়েন্ট এবং ইন পয়েন্ট দুটো থাকে ইন পয়েন্টটা এখানে নিয়ে আসে এটাতে ঝামেলা হচ্ছে এটা বাদ দিয়ে পেন টুলস নিলাম এক পাশ থেকে ইয়ে করে আর এক পাশে করলাম ঠিক আছে এবার করলাম কি আমি টেক্সট টুল দিয়ে কিছু লিখবো এখানে যেখানে ক্লিক করলাম সেখানে ব্যাংকের পয়েন্ট হলো এখন দেখেন এখানে দেখেন কন্ট্রোল যখন নিয়ে যাচ্ছি তখন ওখানে আর একটা অ্যারোর চিহ্ন আসতেছে চিহ্ন একরকম না যখন কন্ট্রোল চোখ ওখানে নিয়ে যাচ্ছি দেখেন কিরকম চেঞ্জ হচ্ছে না এখন এটাকে দেখেন উল্টাই দিলাম এ হলো কি ভেতর দিকে আসলো লেখা উল্টা দিকে আর উপর দিকে করলে ও বাইরের দিকে আসে এইভাবে করলে নিচের দিকে আসে এইভাবে করলে ভেতরের দিকে যায় আবার দেখেন এই যে এখানে যে স্টার্ট পয়েন্টে গিয়ে এই কাজটা করছি কন্ট্রোল দেখেন নিয়ে যাচ্ছে স্টার্ট পয়েন্ট যাচ্ছে স্টার্ট পয়েন্ট আবার এদিকে আসতেছে What did I said, হয়েছে এবার আরো কিছু লিখি দেখেন সিলেক্ট থাকার পরে টি টুল সিলেক্ট থাকার পরে একটা অপশন আছে দেখেন টি ওপরে অপশন করে দেখেন কালারের পাশে কালারের পাশে একটা অপশন আছে দেখেন এখানে আমরা ওয়ার্প স্টাইল দিতে পারি এখান থেকে আমরা ওয়ার্প স্টাইল দিতে পারি দেখেন ও বিভিন্ন ধরনের স্টাইল আছে ওয়ার্পের এই যে বাঁকানোর কাজটা করলাম না এখানে দেখেন অটোমেটিক হবে এই কাজটা এখানে অটোমেটিক কিছু স্টাইল আছে দেখেন স্টাইলগুলো চেঞ্জ করে দেখেন দেখছেন লেখার পরে পেন্টুল সিলেক্ট করার পরে দেখেন কালারের পাশে অপশন বাড়ে একটা অপশন আছে টির নিচে একটু বাঁকানো এখানে দেখেন ক্লিক করার সঙ্গে সঙ্গে অনেকগুলো স্টাইল আছে ওয়াপ স্টাইল বলা হয় এগুলোকে যে কোনো ওয়াপ দিতে পারি আমরা এগুলোর স্কেল আমরা চেঞ্জ করতে পারি এখানে প্রপার্টিজ আছে আপনারা চেঞ্জ করবেন চেঞ্জ করে দেখেন কি হয় এক এক করে চেঞ্জ করে দেখেন Yeah. জিগজ্যাগ আছে ফ্ল্যাগ আছে অনেক কিছু আছে পেন্টোস্তে না করে এটা দিয়েও করা যাবে হ্যাঁ পেন্টু না পারলে তো সমস্যা দেখেন কতটি আছে মানে অন্য শেপ হয়ে যায় যেটা দেখি সেটা হয় না মাস্ক করতে পারেন ক্লিপিং মাস্ক আপনারা কেউ ক্লিপিং মাস্ক করতে পারেন আপনি ক্লিপিং মাস্ক করা সেখানে আমি বাংলাদেশ লিখছি দেখেন বাংলাদেশ লেখার পরে এর ওপরে একটা ছবি নিয়ে আসি ফাইল প্লেস এটাতে হবে কি কি হলো আমি এটা ফুলের দিয়ে এই হ্যাঁ এটা হচ্ছে খুব সহজ করা আপনারা যে কোনো ছবি এরকম করে নিয়ে আসতে পারেন নিয়ে এসে জাস্ট যে লেয়ারের এইরকম টেক্সট বা শেপের ওপরে যদি দিতে চান ছবিটা জাস্ট টেক্সট এবং শেপ এই দুটার উপরে এই কাজটা করে টেক্সট আর শেপ প্রায় একই রকমের কাজ করে টেক্সটের উপরে ও ছবিটা রাখছি ঠিক আছে এই যে নিচে বাংলাদেশ লেখা আছে আর ওপরের লেয়ারে এই ছবিটা আছে আমি বললাম যে ওপরের লেয়ারটা সিলেক্ট করার পরে এই লেয়ারের উপরে রাউন্ড বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এখন আমি টেক্সটের এখানে এসে একটু আউটলাইন দেই একটু ড্রপ শেডও দেই একটু আউটলাইন দিতে মানে স্ট্রোক যেটাকে বলা হয় হ্যাঁ একটু অ্যাম্বুলস দিতে পারি ওকে এই কাজটা শেপেও হয় আমরা যে কোনো একটা কাস্টম শেপ নিয়ে যে কোনো একটা শেপ নিতে পারি আমরা এখান থেকে মনে করি এই শেপটা নিলাম এখানে সমস্যা শেপের একটা কালার দিয়ে বোঝার জন্য শেপ নিলাম একটা তারপরে করি কি এখানে ছবি প্লেস করি ফাইল প্লেস হ্যাঁ ফুলের টাইপ প্লেস করলাম আপনারা আপনার পছন্দের মানুষকে প্লেস করতে পারেন রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক শেপের ভিতরে চলে আসলো এটা শেপ শেপ এবং টেক্সটের উপরে এই কাজটা হয় এই কাজটা ইলাস্ট্রেটরেও হয় ক্লিপিং মার্কসটা ইলাস্ট্রেটরেও আছে ফালার্সি দেওয়াই লাগে ভিতরে তার কোনো মানে নেই ইরান আমি প্রধান এখন এখানে একটা প্লেস করবো öyle. Öyle hava. Öyle kulakları. Su. Oldu bu pasına. ওরা রাইট বাটন চাপার পর আপনি রাইট ক্রিয়েট ক্লিপিং মাস্ক